আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও তো আপনারা ভিডিওটি দেখবেন আশা করি আমার সাথে ছিল আমার স্কোয়াড টিম মেম্বার ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Ping him from the yard. Uh, ইন্ট্রোর পরে চলে আসলাম গেমের ভিতরে সরাসরি দেখতেই পারতেছেন আমরা প্লেন থেকে ল্যান্ড করছি আর আমি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওর মধ্যে লাস্টের শুধু চার মিনিট দেখাবো আর বাকি যা ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও হবে খুব ফাস্ট এখন ল্যান্ড করার সাথে সাথেই আমি মরে যাই তিন থেকে চারবার তো দেখতেই থাকুন একটা ইনিমি আমার সামনে ছিল আমি তাকে মারতে পারিনি আমার কাছে গান ছিল কারণ আমার এই পাশে ছিল আরও দুই ইনিমি আর ওদেরই সব কিছু মেম্বার তো মোটামুটি বলতে গেলে আমি খুব হেজিটেশনের মধ্যে ছিলাম এই ম্যাচটিতে কীভাবে কী করব কিভাবে পারবো আমার সাথে আছে হাসান ভাই বিএসবি কাদের আমার সাথে আছে রিপন ভাই আমার সাথে আছে সাইম বস এই সাইম বস যে প্লেয়ারটা এই প্লেয়ারটা হয়েছে আমাদের র্যান্ডম প্লেয়ার তো আমরা তিনজন প্লেয়ার নিয়ে আমাদের র্যাঙ্ক ম্যাচটা প্লে করি তো প্রথমে আমি একবার মরে গেলাম গাইস আপনারা দেখতে থাকুন আমি কতবার আসলে মরে লাস্ট পর্যন্ত কিভাবে টিকে থাকি তো দেখতে থাকুন আমাদের আজকের ম্যাচ আর এই দিকে আমাদের হাসান ভাই আই মিন বিএসএফ কাদের যার গেম আইডি আপনারা দেখতে পারতেছেন বানি বান্ডিল নেওয়া আর এই বানি বান্ডিলটি আমাদের টিম মেম্বারদের মধ্যে ওনার কাছে ছিল প্রথম উনি এই বান্ডিলটা আপনারা প্রথমবার যখন গেমে আসে রাইস্টার যখন নিয়ে নেয় তখনই উনি অনেক ডায়মন্ড ওয়েস্ট করে এই বান্ডিলটা নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই বান্ডিলটি পর্যন্ত গাড়ি না ব্যাগ দিয়ে দিয়ে অনেকের কাছেই পৌঁছে যায় যে কারণে রাইস্টার তার নিজের নিজস্ব বান্ডিল তার যেই নিজস্ব গেট আপ ড্রেস আপ সেগুলো চেঞ্জ করে এখন নতুন গেট আপে পরিবর্তন হয় আস্তে আস্তে ফ্রি ফায়ারের মধ্যে আমাদের গেম প্লের মধ্যে সব কিছুই ব্যাক দিয়ে দিচ্ছে যত রেয়ার আইটেম এখন পর্যন্ত ইলিট পাসের যেই আইটেমগুলো ওইগুলো এখন পর্যন্ত ব্যাগ দেয়নি আর গাইজ দেখতেই পারতেছেন আমি আজকে সাব্বির বাস ভাইয়ের যে ড্রেস আপ কালেকশন ওরকম নিতে চাইছিলাম আর বিশেষ করে এসকে সাব্বির বাস ভাইয়ের শুধু চুলটা নাই এর জন্য আমি আর তাকে তো পুরো ফুল কপি করা যায় না আর আমি মূলত আপনার এসকে সাব্বির ভাইয়ের ড্রেস পুরো উনি ফুলভাবে গেমে আসছিল ব্যাগ তখন আমি নেইনি কারণ আমি তাকে পছন্দ করি লাইক করি এই পর্যন্তই তার ড্রেস আপ আমার নেওয়াই লাগবে বা আমার অনেক ডায়মন্ড ওয়েস্ট হবে সেটা আমি বিবেচনা করিনি কিন্তু আমার বান্ডেলটা নেই নেই কারণ চুল চুলের জন্যই জাস্ট চেন ছিল আমি এই বান্ডিলটা পরার সময় আমি কোবরা বান্ডিলের যেই হেয়ার কাটিংটা ওইটাই ইউজ করি কারণ এটা ইউজ করতে আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন গাইস আমাকে আরেকবার নামিয়ে দিয়েছিল কিন্তু আমি আরও একবার মরে গেলাম এখন আমাকে আরও একবার বাঁচাবে দেন যেই ঘটনাটা ঘটে আমার টিম মেম্বার যারা আছে তারা কেউ এইটা দেখার জন্য উপযোগী ছিল কি না আমি হতবম্ব ছিলাম আর দেখতে পাচ্ছেন হাসান ভাই এদিকে দুটো কিল করে নিয়েছিল আর আমি হাসান ভাইয়ের খেলাই দেখতেছিলাম কারণ হাসান ভাইয়ের খেলা দেখতে আমার খুব পছন্দ হয় আর সে আমাকে একটা চাঞ্চল্যকর তথ্য দেয় এবং কথা বলে যে ভাইয়া আমরা ইনিমি দেখলে পলায় যাই ইনিমি দেখলে মারি না ভাই আমরা কেন ইনিমি মারেন না আপনি ইনিমির সামনে যাবেন ইনিমির সাথে ফাইট করবেন আপনি যদি ফাইট না করেন আসলে তো আপনি গেম প্লেটা আপনি করতে পারবেন না আর আমার মোবাইলটা অনেক ল্যাগ করতেছিল এই ম্যাচটাতে আমি খেলতে পারতেছিলাম না আমি মাঝখানে একবার ম্যাচটা সম্পূর্ণ খেলার মাঝখানেই আমি আমার সম্পূর্ণ মোবাইল ডিভাইসে একবার রিস্টার্ট নেই দেন আবার গেম প্লেতে ঢুকি দেন তারপর আমি বলি যে এবার আমাকে নামান তো <coughs> আপনারা দেখতেই পারতেছেন আমাদের ম্যাচে এই এই মুহূর্তে রিপন ভাই সায়েম ভাই কিল পাইছে হয়তো বা রিপন ভাই কোনো কিল হ্যাঁ রিপন ভাই চারটি কিল পেয়েছে হাসান ভাই তিনটি কিল পেয়েছে আর যে সাইম ভাই ও মনে হয় কোনো কিল আপাতত পায়নি তো আপনারা দেখতেই থাকুন আমাকে কিছুক্ষণের মধ্যে আবার নামাবে আমি বলতেছিলাম ভাই আমি আসছি আমাকে এখন নামান তো আমি অনেকগুলো জিনিস কেটে দিয়েছি গাইজ দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে আমাদের কিন্তু টিম মেম্বাররা সবাই মরে গেছে কিন্তু তাদেরকে না এও পর্যন্ত আমাকে নামাইছে যে বড় ভাই তো তখন নামতে পারে নাই খেলতে পারে নাই তো বড় ভাইকে আবার নামাই তো আমাকে আবার নামাইছে এবং আমার সাথে আমার বাকি যে রিপন ভাই তাকেও নামাই দিছে <coughs> দেখতেই থাকেন আপনার নামে আসটি তো সবাই বলতেছিল ভাই এবার আর মা মরে যেন না এবার একটু আপনি অ্যাগ্রেসিভ খেলেন একটু পলায় খেলেন কারণ ম্যাচের এই মুহূর্তে বেঁচে আছে মাত্র বত্রিশ জন অনেকগুলো মাইনাস আমার খেতে হবে তো আমি দ্রুততম বলানোর জন্য কোথায় যাব সেটা চিন্তা ভাবনা করতেছিলাম এর মধ্যে হাসান ভাই মারা গেছে এখন দেখেন রিপন ভাইও মারা গেছে তো আমি এখন কি এই অবস্থায় কি করব সেটা চিন্তা ভাবনা করতেছিলাম এর মধ্যে দেখি যে আমার সামনে ইনিমি এক স্কোয়াড পুরো টিম মেম্বাররা তো আমি কিছুক্ষণ এখানে বসি তো বসে থেকে আমি আবার চলে যাই আবার আমি চিন্তা ভাবনা করলাম যে না আমি এখানে বাঁচাবো আমি এখানে ফাইট করতে নিছিলাম গরুটা মেরে আমি আবার ভেগে যাই যাক গাই যেটা বলতেছিলাম আপনারা আমার মানে আমাদের কাছ থেকে Free Fire diamond top up করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর প্লাস ফেসবুকের যেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে মেসেজ দিবেন আপনারা কম দামে ডায়মন্ড নিতে চাইলে আমরা আছি আপনাদের জন্য তো গাইস আমরা আরও কিছু কথা বলি আমাদের যারা ছোট ইউজার আছি আমরা যারা ছোট ইউটিউবার মাত্র নতুন ইউটিউবিং শুরু করেছি তাদের একটা স্বপ্ন যে আমরা একটা ইউটিউবার যে সাফল্য ইউটিউবার হওয়ার কথা ছিল সেই ইউটিউবারের জন্য আমরা চেষ্টা করি আপন চেষ্টা করি ভিডিও এডিটিং করি আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার ভালো কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার তো ভা ভাই ভালো মতো অনুমতি শেয়ার করলে তো ভাই কোনো লাভ হয় না আপনারা আমাদের চ্যানেলটি রিচ করেন না আর বিশেষ করে ভাই আমাদেরকে আপনারা সাপোর্ট করতে চান না কারণ আমাদের ভিডিওতে কম ভিউ আসে সাবস্ক্রাইবার কম তো সব মিলিয়ে আর কি আমি কি বলবো যেটা সত্য বলা যায় সেটা বলা যায় না কিন্তু অনেক কথাই আছে কিন্তু সব কথা তো আর বলা যায় না হৃদয় দিয়ে বুঝতে হয় তো ছোট ছেলেদের যারা ছোট আছে যারা গেম প্লে ভালো পারে না বাট চেষ্টা করে তাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমি বড় ভাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার তো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আর মাত্র একুশটা প্লেয়ার বাকি আছে আর আমি আস্তে আস্তে দুটো কিল করে নিই আর এই মুহূর্তে আরও একটি কিল করতে আমি সক্ষম হই কারণ আমি তিনতলার উপরে আরও নিচতলায় মারা যেতে ও পারবে আর আমার মোবাইল অনেক ল্যাগ দিতেছিল তবুও আমি কিছু কি করবো আর সেটা ভাবে চিনতে পারতেছিলাম না আমাকে হাসান ভাই বারবার বলতেছিল ভাই আপনি একটু শান্ত হয়ে বসেন তো আমি মানে ওনার যে কথা ভাই কিল করেন মারা যান অথবা আপনি ভালো কিছু পারফরমেন্স করেন পারফরমেন্স করেন আমরা চাই আপনি ভালো খেলবেন আর সবাই তো আর প্রথমেই শুরুতেই ভালো খেলেন না আপনি চেষ্টা করতেছেন আর সবসময় চেষ্টা করে যাবেন মূলত আপনি ট্রাই করেন ভালো কিছু করার ট্রাই করেন কিন্তু পারেন না তো আপনার চেষ্টা আছে সেটাও পারেন না আমি সব জায়গায় আর কি মোটামুটি চেষ্টা করতাম যেই কারণে কোনো জায়গায় সাফল্য পেতাম না তো এখন আমি আমি চাচ্ছি যে আমার এই ইউটিউবিং যে ভিডিও এডিটিং যা আছে আমার ভিতরে সেগুলো দিয়ে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আশা করার জন্য এই আজকের বড় ভাই গেমিং তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি চাই সবাই আপনার আপনারা আমার সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অলওয়েজ আপনারা আমাকে সাপোর্ট করবেন সব জায়গায় কানাতে ছেড়ে দেবেন আমার যে ফেসবুক পেজটা দেওয়া আছে সেই পেজে কিছুদিনের মধ্যে লাইভ শুরু হবে এবং খেলাধুলা হবে লাইভে কথা হবে ফেস রিভিল হবে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলের ইউটিউবের যেই মনিটাইজেশন সেটা অন করে ফেলবো আর মাত্র অনেক কম আওয়ারই লাগে তো যাই হোক আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে তো আমার সাফল্য আমি পৌঁছতে পারবো না আর আমি যদি সাফল্য না পৌঁছতে পারি বা আমার যে ব্যর্থতার জীবন সেটা যদি আমাকে দেখতে হয় বা ই করতে হয় তাহলে অনেক ইউটিউবার এরকম করে চলে গেছে যারা পায়নি তো আমি এবার হাল ছেড়ে দিব না আমি এবার চেষ্টা করতেছি যে যা আছে আমার কপালে আমি সেগুলো করব যতটুকু চেষ্টা করার যতটুকু কাজ করা যায় আমি করব আর এই এখন হয়েছে দেখার শেষ মুহূর্তে দেখেন ইনিমি বেঁচে আছে মাত্র ছয়জন আর আমি এই মুহূর্তে কিল করেছি চারজন আমাকে সবাই বলতেছিল ভাইয়া আপনি লাভ দেন লাভ দেন জোন এসে গেছে আমি বললাম যে না আমি এখন জোন লাভ দিব না ফাইট করব না এই মুহূর্তে ইনিমি অনেক একটা পুরো ফুল স্কোয়াড বেঁচে আছে তারা ফাইট করুক আমি হিল নিতে থাকি আমার কাছে এই মুহূর্তে অনেকগুলো মেডিকিট প্লাস সুপার মেডিকিট ছিল তো আমি চেষ্টা করতে থাকলাম যাতে কি হয় তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই শেষ চমকটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে থাকুন এবং ভুইয়া আমি হিল ব্যাটেলে জিতে গেছি গাইস আমি এখানে লাইক পেয়েছিলাম প্রায় বা ভালো একটা লাইক পেয়েছিলাম ভালো